হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome back to freelancer Limon once again আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে একটি ফুসেট সাইট যে সাইটটা থেকে আপনার ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন যারা বাইন্যান্স ইউজ করেন বা বাইন্যান্সের মতন প্ল্যাটফর্মে যাদের সাথে পরিচয় রয়েছে তারা সেখান থেকে বাইন্যান্স কয়েন আর কি আর্ন করতে পারবেন এবং সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিতে পারবেন বা অন্যান্য অ্যাকাউন্ট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটেও নিতে পারবেন তো এই কয়েনটা মূলত একটি স্মার্ট কয়েন তো আমরা আজকে দেখব যে সাইটটা থেকে আমরা কীভাবে কয়েনটি আর্ন করতে পারি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সেটি নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা অনলাইনে সময় স্পেন্ড করতেছেন সময় অতিবাহিত করতেছেন ফেসবুক টুইটার ইউটিউব অন্যান্য বিষয় নিয়ে ঘাটাঘাটি করতেছেন চেষ্টা করতেছেন অনলাইন থেকে আর্ন করার বাট সফল হইতে পারতেছেন না বা কোনো ধরনের ইনকাম আসতেছে না ঠিক আছে তাদের জন্য আমার একটি পরামর্শ থাকবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি ফ্রিলান্সিং রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি তো আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলোকে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কোনো সমস্যা হইলে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি তো আজকের যে সাইটটা এই সাইটটার নাম হচ্ছে free BNB coin dot com তো এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখান থেকে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইনকাম করতে গেলে আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো দেখেন এখানে লেখা আছে win free BNB coin every three minute মানে প্রতি তিন মিনিট পর পর আপনি এখান থেকে বিএনবি কয়েন ফ্রিতে কালেক্ট করতে পারবেন আরও অন্যান্য মাধ্যম রয়েছে যেমন শর্ট লিঙ্ক ভিজিট করলে পাবেন পেড টু ক্লিক মানে পিটিসি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে অটোফোসেট রয়েছে অফার ওয়াল রয়েছে কন্টেস্ট রয়েছে লেভেল আপ সিস্টেম রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট রয়েছে তো এগুলো আমরা বিস্তারিত পরে দেখব আগে দেখি আমরা কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলে হ্যাঁ এইখানে আপনার মেল অ্যাড্রেস তারপর হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর I am not a robot তারপর রেজিস্টারে ক্লিক করবেন করার পরে আপনার মেল যে মেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই মেল অ্যাড্রেসে চলে যাবেন মেল অ্যাড্রেসে যাওয়ার পরে স্প্যাম ফোল্ডারে দেখবেন যে এখান থেকে একটি ভেরিফিকেশন মেল গিয়েছে বা ইনবক্সে যাবে হ্যাঁ সেখানে লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে রেজিস্টার হয়ে যাবে তো এই প্রসেসটা আমি আবার দেখাচ্ছি না কারণ এখানে বলে দিয়েছে যে এরা মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে না যে ইউজিং প্রক্সি ভিপিএন আর VPS multiple account will lead to permanent suspension of your account মানে আপনি যদি একের অধিক অ্যাকাউন্ট করেন একই একটা ডিভাইসে তাহলে তারা আপনার অ্যাকাউন্টটিকে ব্যান করে দেবে তো আমার অ্যাকাউন্ট করা আছে যেহেতু সেহেতু আর আমি আর অ্যাকাউন্ট করতেছে না আমি সরাসরি লগ ইন করতেছি তো লগ ইন নামে ক্লিক করব এখানে আমি আমার মেল এবং পাসওয়ার্ড দিয়েছি I am not a robot এখানে এটাতে টিক চিহ্ন দিয়ে জাস্ট লগ ইন ক্লিক করলাম আমি এইটা হচ্ছে এই সাইটের ইন্টারফেস ঠিক আছে তো <clears throat> এখানে দেখেন মেইন ব্যালেন্স এখানে দেখেন ফর্টি টোকেনস রয়েছে তো আমি যদি এখান থেকে তিন মিনিট অন্তর অন্তর ক্লেম করতে চাই তাহলে আমাকে যে অপশনগুলোতে যেতে হবে তা হচ্ছে অটো সাইট আচ্ছা মাঝে মাঝে এই সাইটের কোনো জায়গা যদি ক্লিক করে তাহলে এটা অটোমেটিক একটা নিউ ট্যাব ওপেন হয়ে যায় ঠিক আছে তো এটাতে কেউ ঘাবড়ানোর কিছু নাই এটা জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে তো এটা তাদের একটি ইনকাম সোর্স বলা চলে কারণ আপনারা একটা জিনিস ভেবে দেখবেন যে আপনি যে সাইটটা থেকে ইনকাম করতেছেন বা এখান থেকে আপনি আর্ন করবেন হ্যাঁ তাদেরও কিন্তু বেনিফিট কিছু রয়েছে কেউ কিন্তু অথচ আপনাকে টাকা দিতে যাবে না তাই না তো অবশ্যই তারা এখান থেকে কিছু ইনকাম করতেছে তার কিছু অংশ আপনাকে হয়তো তারা দিচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন ফুসেট ফুসেট দেওয়া আছে ক্লেম এভরি থ্রি মিনিট তাহলে এখানে ক্লেমে যদি আমি ক্লিক করি আচ্ছা ক্লেমে ক্লিক করার পরে এইখানে দেখেন তিন মিনিট আছে রেডি টু ক্লেম মানে এখন আমি ক্লেম করতে পারবো ঠিক আছে তো এইখানে বলছে click please click on the antibot link in the following order এখানে আমাকে প্রথমে দশে ক্লিক করতে হবে তারপর ছয়ে ক্লিক করতে হবে তারপর সাতে ক্লিক করতে হবে তো এগুলো কোথায় পাবো এগুলো আছে হচ্ছে এই যে দেখেন প্রথমে টেন দশ এই যে টেন তাহলে আমি দশে ক্লিক করতেছি তারপর আছে সিক্স সিক্সে ক্লিক করতেছি তারপর আছে সেভেন হয়ে গেল তারপরে I am not a robot এখানে ক্যাপচারটা ফিল করে দিব দেওয়ার পরে এইখানে নিচে আসার পরে এই যে কালেক্ট টোকেন এখানে ক্লিক করলে এই যে দেখেন দশটা টোকেন আমার এই ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এইভাবে দেখবেন আবার আপনি তিন মিনিট পর পর দশটা করে টোকেন আপনি এখানে পাবেন এই যে দেখেন টাইমটা কমা শুরু হয়েছে ঠিক আছে আবার তিন মিনিট পরে এরকম একটা ক্যাপচা ফিল আপ করলে আপনি আবার দশটা টোকেন পাবেন ঠিক আছে আচ্ছা এটা গেল হচ্ছে অটো ক্লেম বা তিন মিনিট অন্তর অন্তর যে ইনকামটা হয় সেটা তারপরে দেখেন নিচে শর্ট লিঙ্ক দেওয়া আছে শর্ট লিঙ্কে আসলে এইখানে দেখবেন যে অনেকগুলো শর্ট লিঙ্ক দেওয়া আছে এই যে দেখেন এটা এটা এগুলো সব শর্ট লিঙ্ক ঠিক আছে তো এই শর্ট লিঙ্কগুলো যদি আপনারা ভিজিট করেন তাহলে প্রত্যেকটা শর্ট লিঙ্ক থেকে আপনারা তেরোটা করে টোকেন পাবেন এবং পাঁচটা এনার্জি পাবেন এনার্জি কি জিনিস এইখানে যে রয়েছে এই যে অটোফুসেট এই যে অটোফুসেট এই অপশনটা এই অপশনটায় এনার্জিগুলো জমা হয় এই যে ইউ ডোন্ট হ্যাভ এনার্ট এনার্জি ফর অটোফুসেট মানে এই এনার্জিগুলো যখন আপনার এখানে জমা হবে আপনি যখন এখান থেকে এনার্জিগুলো ব্যবহার করবেন তখন সেটি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর হয়ে আপনার সরাসরি ওয়ালেটে চলে যাবে আপনাকে আর কিছু করতে হবে না অটোমেটিক আপনার উইড্রো নিয়ে নেবে তো এনার্জিটাও একটা এখানে উপার্জনের একটা অপশন ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাডভার্টাইজমেন্টগুলো কীভাবে দেখবেন আমি হয়তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো আমি এখন নিচে অপশনে চলে যাচ্ছি পেইড টু ক্লিক তো আপনারা এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখেও ইনকাম করতে পারবেন দেখেন 30 সেকেন্ড যদি আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখি তাহলে আমি এখান থেকে 20 টোকেন পাবো তাহলে এখানে যদি আমি গোয়ে ক্লিক করি তাহলে দেখেন একটা নতুন একটা পেজে চলে নিয়ে আসবে আমাদেরকে এইখানে দেখেন টাইমটা কাউন্টডাউন হচ্ছে আচ্ছা এই টাইমটা কাউন্টডাউন হওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটগুলোতে কি থাকে থাক সমস্যা নেই আমাদের এগুলো দেখার বিষয় নয় ঠিক আছে আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে টাইমটা কাউন্ট হচ্ছে কিনা বা টাইমটা সঠিকভাবে কাউন্ট হচ্ছে কিনা বা থামতেছে কিনা এই যে দেখেন এখানে একটা ক্যাপচা আসছে এই ক্যাপচাটা আমরা ফিল আপ করে দেবো দেন ভেরিফাই ক্লিক করব তো ভেরিফাই ক্লিক করার পরে এইখান থেকে আমাদের এই ট্যাবের আর কোনো কাজ নেই আপনারা চাইলে এই ট্যাবটা ক্লোজ করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন এইখানে আপনি বিশটা টোকেন আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তারপর আবার দেখেন চোদ্দ সেকেন্ড এই ভিডিওটা দেখলে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখলে আপনি দশটা টোকেন পাবেন তাহলে এখানে গো দিই গো দিলে আবার এখানে একটা ইয়েতে চলে যাবে নতুন একটা সাইটে আচ্ছা এইখানে আমাদেরকে সে এত সেকেন্ড ওয়েট করতে হবে আমরা একটু ওয়েট করি তো সিমিলার ওয়েতে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেগুলো আপনারা ভিজিট করলে এখান থেকে এতগুলো টোকেন পাবেন ঠিক আছে এখানে আমাদেরকে বলছে ব্রিজ সিলেক্ট করতে আমরা এখান থেকে ব্রিজটা সিলেক্ট করে দিই ব্রিজ সিলেক্ট করে দিচ্ছি ভেরিফাই ওকে দেন এখানে ক্লিক ভেরিফাই ওকে তাহলে আমাদের এখানে আবার আমরা আবার আমরা বিশটা টোকেন পেয়ে গিয়েছি আচ্ছা তো এইভাবে আপনারা সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখে এখান থেকে টোকেন আর্ন করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর্ন করার পরে তারপর রয়েছে অফার ওয়াল অফার ওয়ালে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে বিটস ওয়াল বিটস ওয়ালে ক্লিক যদি করি তাহলে সাধারণত বাংলাদেশ থেকে কোনো ধরনের অফার থাকে না ঠিক আছে তো এই অফারগুলো সাধারণত যারা বাইরের কান্ট্রিতে আছে তাদের জন্য হ্যাঁ তো এইখানে এই আপনাদের সামনে যদি আসে এরকম অফার তাহলে আপনার এই অফারগুলো কমপ্লিট করে এখান থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে শুধু একটা মাত্র এখানে অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে কি money will be credited to you within one day you can track the transaction at history আপনাদের আমরা এখন যেভাবে ইনকামটা করলাম সাথে সাথেই টোকেনটা আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে এখানে কাজ করলে অফার ওয়ালে কাজ করলে এই মানিটা আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না এটা একদিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে যদি আপনি কাজটা সঠিকভাবে করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে নিচে আছে হচ্ছে কন্ট্যাক্ট আস যে কোনো ধরনের সমস্যা হলে এটা আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে তাদের সাপোর্টের মেল অ্যাড্রেস আচ্ছা যাই হোক আমরা এটা দেখার বিষয় নয় অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা আপনাদের জন্য নয় তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড আচ্ছা আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই ওকে ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পাচ্ছি মেইন ব্যালেন্স আশি token your energy zero advertisement balance এটা আমাদের জন্য নয় এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে তাদের জন্য আচ্ছা আমরা আবার এখানে তিন মিনিট হয়ে গেছে আবার ক্লেম করতে পারবো তাহলে আমরা আবার ক্লেম করি এবং এক সাত ক্লিক করতে বলছে ওয়ান সেভেন ফোর ওকে তাহলে হচ্ছে ওয়ান সেভেন অ্যান্ড দেন হচ্ছে ফোর তারপরে আমাদেরকে ক্যাপচা ফিল আপ করতে হবে তারপরে দেন কালেক্ট টোকেনে ক্লিক করলে আমরা এখান থেকে দশ টোকেন পেয়ে গেছি ওকে দেন এখান থেকে উইথড্র করার অপশন কোথায় বা আমরা কীভাবে উইথড্র করব ঠিক আছে উইথড্র অপশনটা আমরা একটু দেখে নিই আচ্ছা আর একটা অপশন বাকি আছে সেটা হচ্ছে ফুসেট লিস্ট হ্যাঁ এই যে টপ ফুসেট লিস্টগুলো এখানে দেওয়া আছে তো এটা সাধারণত তাদের এটা তাদের তাদেরই একটি মানে সাবডোমেন সাইট আর কি বলা চলে তো এটাতে আপনাদের তেমন কোনো ইনকাম সোর্স নেই হ্যাঁ তো এইখান থেকে উইথড্র করতে গেলে আপনাকে এখানে যেতে হবে হচ্ছে ব্যালেন্সে হ্যাঁ আচ্ছা ব্যালেন্স হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যাদের যারা দিতে চায় তাদের জন্য আমরা অ্যাকাউন্টে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে এইখান থেকে উইথড্র অপশনে যাব ঠিক আছে উইথড্র অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন নব্বই টোটাল ব্যালেন্স হচ্ছে নব্বই আমরা এটার জন্য দুইশো পঁচিশ বিএনবি কয়েন পাবো ঠিক আছে আর এইখানে বিএনবি ওয়ালেট অ্যাড্রেসে আপনাকে দিতে বলছে হচ্ছে ফুসেট পে বিএনবি অ্যাড্রেস যাদের ফুসেট পে অ্যাকাউন্ট নাই তারা কিভাবে উইথড্র করবে বা তারা কি করবে তাহলে তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে ফুসেট পে একটা wallet account micro wallet account এই রিলেটেড আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে ফুসেট পের অ্যাকাউন্ট এইখানে আপনি যে কোনো ধরনের অল্প পরিমাণের কারেন্সিগুলো ট্রানজ্যাকশন করতে পারবেন ঠিক আছে তো তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ফুসেট পের আর ভিডিওর উপরে দেখবেন আমি এই সাইটের ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে বাইন্যান্সের যে বাইন্যান্স এই এটার বিএনবির এই অ্যাড্রেসটা লাগবে তাহলে আমার এখান থেকে ডিপোজিটে যাব ডিপোজিটে যাওয়ার পরে নিচ থেকে এইখান থেকে আমরা এইটা এই অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে জাস্ট এই অ্যাড্রেসে এখানে আমরা পেস্ট করে দেব দেওয়ার পরে উইথড্র করে দেব বলছে minimum withdraw is five hundred token আচ্ছা তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু পূরণ হয়নি মানে আমাদের ব্যালেন্স কিন্তু পাঁচশো হয়নি পাঁচশো টোকেন হয়নি পাঁচশো টোকেন ছাড়া আমরা উইথড্র দিতে পারবো না ঠিক আছে তাহলে আমাদেরকে আরও কাজ করতে হবে ঠিক আছে তারপরে আরেকটা বিষয় দেখেন এখানে অ্যাচিভমেন্টস রয়েছে অ্যাচিভমেন্ট হচ্ছে কি কমপ্লিট টোয়েন্টি ফুসেট ক্লাইম মানে আপনি যদি বিশ বার ক্লাইম্ব করেন যে আমরা তিন মিনিট অন্তর অন্তর যে ক্লাইম্বটা করতেছি এটা যদি বিশ বার করেন তাহলে আপনি এখান থেকে একটা রেওয়ার্ড পাবেন এই যে দেখেন বিশ টোকেন রেওয়ার্ড আপনি পাবেন ঠিক আছে তারপর হচ্ছে ভিউ ফোর পিটিসি অ্যাড আপনি যদি চারটা পিটিসি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন তাহলে আপনি বিশ টোকেন পাবেন ঠিক আছে তারপর হচ্ছে বাই টোয়েন্টি লটারিজ আচ্ছা এখানে লটারির সিস্টেম রয়েছে সেটা হচ্ছে কন্টেস্টে আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর হচ্ছে কমপ্লিট টোয়েন্টি শর্ট লিঙ্ক আপনারা যদি বিশটা শর্ট লিঙ্ক দেখেন তাহলে আপনারা এখান থেকে পঞ্চাশ টোকেন পাবেন এটা হচ্ছে অ্যাচিভমেন্ট ঠিক আছে এটা আপনাদের বোনাস আপনারা যদি এগুলো পূরণ করতে পারেন দেখেন এখানে প্রসেসিং আছে যখন এটা পূরণ হয়ে যাবে তখন আপনার এই অ্যাওয়ার্ডগুলো পেয়ে যাবেন অটোমেটিকলি আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা কন্টেস্টে আসি কন্টেস্টে আসার পরে এইখানে হচ্ছে referral contest short link contest আচ্ছা রেফারেল কনটেস্টে কী জিনিস কার কতগুলো রেফার রয়েছে বা কার কতগুলো রেফারেল রয়েছে সেটার উপর ডিপেন্ড করে এখানে কন্টাস্ট হয় হ্যাঁ যে বিজয়ী হয় বা যার বেশি বেশি রেফারেল থাকে যেমন এখানে দেখেন এনার লেভেল হচ্ছে উনিশ আর এখানে হচ্ছে ওনার টোটাল লেভেল হচ্ছে ছেচল্লিশ তাই তিনি এত টোকেন এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে তারপর হচ্ছে শর্ট লিঙ্ক কন্টেস্ট সবচেয়ে বেশি যে শর্ট লিঙ্ক দেখেছে এই যে দেখেন ক্লেন পঁচাত্তরটা শর্ট লিঙ্ক দেখেছে ইনি তো ইনি তার পরিমাণে পাঁচ হাজার টোকেন পেয়েছে ঠিক আছে তো এই ধরনের কন্টেস্টগুলো হয়ে থাকে এখানে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি এই সাইটের কাজ বা এখান থেকে ইনকামের ওয়ে আরেকটি ওয়ে রয়েছে সেটা হচ্ছে রেফারেল এই যে অ্যাকাউন্ট থেকে রেফারেলে গেলে এখানে আপনার একটা লিঙ্ক পাবেন হ্যাঁ এই যে এইখান থেকে ইউর রেফারেল লিঙ্ক এই লিঙ্কটা যদি আপনি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন হ্যাঁ তাহলে তারা যদি এই লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে এবং এখান থেকে ইনকাম করে তার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট কমিশন আপনি পাবেন বাট তার থেকে কিন্তু কেটে নেবে না আপনাকে এই কোম্পানিটাই পঞ্চাশ পার্সেন্ট কমিশন দিবে বা আপনাকে একটা সম্মাননা দিবে ঠিক আছে তো রেফারেল সিস্টেম নিয়ে আপনাকে বোঝাতে আর হবে না আমার মনে হয় কারণ আপনারা অলরেডি জানেন রেফারেল কী জিনিস তো অবশ্যই এই সাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন থেকে নেবেন হ্যাঁ তাহলে আমিও কিছু উপকৃত হব এবং আপনারাও অনেক উপকৃত হবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ